সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি Robot S M Technical YouTube চ্যানেলে আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে আপনারা কিভাবে ফ্রিতে ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে আনলিমিটেড গুগল ভয়েস তৈরি করবেন এখানে আনলিমিটেড বলতে কি আপনারা যদি পার ডে একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে পাঁচটা করে গুগল ভয়েস ক্রিয়েট করতে পারেন তাহলে আমি আশা করব যে আপনারা একদিনে যদি দশটা গুগল ভয়েস ক্রিয়েট করতে পারবেন এখানে আপনাদের মেইলের খরচ আইপি খরচ বাদ দিয়ে আপনাদের কাছে আর কি দুশো থেকে আড়াইশো টাকার মতো লাভ হবে আচ্ছা যাই হোক আমরা আজকে দেখা কীভাবে ফ্রিতে ফেসবুক দিয়ে গুগল ভয়েস ক্রিয়েট করতে পারবেন আর ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমি বলে দিতে চাই আপনারা অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি চাপ দিয়ে দেবেন যাতে করে আমার নতুন নতুন ভিডিওগুলো পেতে পারেন আমাদের মানে ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে গুগল ভয়েস ক্রিয়েট করার জন্য প্রথমত প্রয়োজন ব্লু স্টক ফাইভ যেটা আমাদের পিসিতে অনেক আগে থেকেই ছিল সো যাই হোক আমরা এটাতে এখন ঢুকবো ঢুকলাম যে কোনো একটাতে আমি ঢুকে গেলাম এটা মিনিমাইজ করে দিতে হবে এটা একটু ফুল স্ক্রিন করলাম আপনারা পিসি দিয়ে যারা গুগল ভয়েস ক্রিয়েট করতে চান মানে ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে তারা অবশ্যই ভিডিওটা দেখবেন আমরা চলে আসছি আমাদের কাঙ্ক্ষিত জায়গায় অর্থাৎ ব্লু স্টার ফাইভের ভিতর এখানে আমাদেরকে এই যে প্লে স্টোর আছে প্লে স্টোর থেকে আপনারা ফেসবুক লাইভটা নামাবেন আপনারা এখানকার এই প্লে স্টোরে গিয়ে প্লে স্টোর থেকে ফেসবুক লাইভটা নামে নেবেন আমরা এখানে লিখব এই যে ফেসবুক লাইট আমাদের চলে আসছে আমরা এটা ইনস্টল করে নেব আমরা এই ফেসবুক লাইটটা ইনস্টল করে নেব এখানে দেখেন ফেসবুক লাইটটা অবশ্যই আমার ইনস্টল হচ্ছে ব্লুস্টার এক্স ফাইভে আর আপনারা এখানে ফেসবুক অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন একটা জিমেলের মাধ্যমে এই যে আমার ফেসবুক অ্যাকাউন্টটি ফেসবুক লাইটটি আমার ইনস্টল নিয়ে গেছে আমরা এখন কী করবো ফেসবুক লাইটের ভিতরে ঢুকে যাব লাইটে আমরা প্রবেশ করলাম এখানে অ্যালাউ করে দেবেন আপনাদের যেহেতু ফেসবুক অ্যাকাউন্ট টিকতেছে না সেক্ষেত্রে আপনারা কী করবেন একটা নতুন করে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন যদি আমি মনে করি একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে দশটা বা পনেরোটা টেক্স চলে যায় অবশ্যই দশ পনেরোটা টেক্স হলে আপনাদের কি একটা মোটামুটি তিন থেকে চারটা বা পাঁচটা গুগল ভয়েস হবে তো আমরা কি করব ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করব এখানে নেক্সটে ক্লিক করলাম আপনারা এখানে নেক্সটে ক্লিক করার পরে আপনারা কি করবেন এখানে অবশ্যই আইডিটা ক্রিয়েট করবেন ফিমেল নামে আমি ফিমেল নামে আইডিটা ক্রিয়েট করি লিজভা দিলাম আভা ইউএস একটা ফিমেল নাম ফেক নাম জেনারেটর আপনারা ইউজ করতে পারেন সমস্যা নেই এখানে অ্যালাউ করে দিলাম এখানে আমার কি বলতেছে ফোন নাম্বার আমরা একটা ফোন নাম্বার দিব কিন্তু ওই ফোন নাম্বার একটা আমরা ফেক ফোন নাম্বার ব্যবহার করব সরি সাতশো এখানে ডেট অফ বার্থ যাচ্ছে আপনারা ডেট অফ বার্থে দেবেন মানে আর কি আপনারা আঠারো বছর প্লাস দেবেন এখানে আমি উনিশশো নব্বই দিলাম আমি এখানে আইডি ক্রিয়েট করতেছি ফিমেল নামে ফিমেল নামে আইডি ক্রিয়েট করলে অবশ্যই গুগল ভয়েস ভালো হবে এখানে একটা পাসওয়ার্ড দিতে বলতেছে আমি একটা পাসওয়ার্ড দিলাম ব্যাস আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম সমস্যা নেই দেখেন আমরা কিন্তু ওকেতে চলে যাব অথবা নট নাও চলে যাব আমরা ওকেতে চলে গেলাম আমরা কি করব এটা নির্ভর করে দিলাম ইয়েস করে দিলাম আমি ইমেলটা এখন আমাকে এই ফোন নাম্বারে একটা সিক্স ডিজিট কোড চলে গেছে আমরা এই সিক্স ডিজিট কোডটা এখন পাবো কই যেহেতু আমরা ফেক একটা ফোন নাম্বার দিয়েছিলাম কিছুক্ষণ ওয়েট করার পর দেখেন অটোমেটিকলি আমার এটা কিন্তু চলে যাচ্ছে ধীরে ধীরে আমি এই যে ফেসবুক অ্যাকাউন্টে ঢুকে গেছি সমস্যা নেই আপনারা এখন কি করবেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে মার্কেট প্লেস আছে আমরা এখন মার্কেট প্লেসে ঢুকতে পারবো আমার যেহেতু ঢাকা বাংলাদেশ থেকে আমি আইডিটা খুলছি সেক্ষেত্রে ঢাকা বাংলাদেশ আপনারা এখান থেকে এই জায়গায় আসবেন এসে জাস্ট গেট স্টারে চাপ দেবেন স্কিপ করে দেবেন এই অংশটা এটা স্কিপ করে দেবেন এটা স্কিপ করে দেবেন এটাও স্কিপ করে দেবেন ভিউ প্রোফাইল করবেন আপনার এই কারেন্সিটিতে আবার যাবেন যা লিখবেন লেখেন নিউ নিউ ইয়র্ক আপনারা সার্চ দিলেন নিউ ইয়র্ক যে কোনো একটা সিটি ধরে নিলেন এটা পাবলিক করে দিলেন বাস ওয়ার্ক প্লেস দিলেন বা না দিলেন ওটা কোনো প্রবলেম না হোম টাউন হ্যান ত্যান এগুলো অ্যাড করার প্রয়োজন নেই এখন মূল কথায় আসি আমরা এখন যে আইডিটা ক্রিয়েট করলাম এখান থেকে আপনারা যদি টেক্সট পাঠান তাহলে কিন্তু অনেক সুন্দর টেক্সট চলে যাবে আমরা এখন চলে গেলাম এখানে ঢাকা আমরা এখানে যে কোনো একটা সিটি ধরলাম রোলান ফল রিটাই ধরলাম এখানে ষাট কিলোমিটার আছে আমরা এটা একশো কিলোমিটার করে দেবো ব্যাপারটা রিফ্রেশ দেবো আমাদের কাছে কিন্তু কিছু পণ্য চলে আসছে দেখেন আমরা এখন মার্কেট প্লেসে অ্যাভেলেবেল এস করতে পারবো কোনো সমস্যা নেই এই সতেরো মিনিট আগে আপনারা দেখলে দেখতে পারেন সমস্যা নেই নতুন একটা মেথড আপনারা এইভাবে গুগল ভয়েস তৈরি করতে পারবেন আর গুগল ভয়েসটা কি আসলে গুগল ভয়েস সম্বন্ধে এখনও যারা কিছু জানেন না এই এখানে আমরা আরেকটু কথা বলে আরেকটু কথা বলে নিই আপনারা এই ক্যাটাগরিতে আপনারা সিলেক্ট করার পরে যখন ফার্নিচার বা টুলস এই সব কিছু সিলেক্ট করবেন তখন কি করবেন ফার্নিচার সিলেক্ট করার পরে এখানে যে কর্নার শর্ট আছে এই শর্ট অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনারা কি করবেন ডেট লিস্টে নিউ নিউ স্টেট ফার্স্ট আপনারা কী করবেন এই ফার্স্টে দিয়ে সি লিস্টিং করে দেবেন এখানে ফার্স্ট দেওয়ার ফলে আমরা কি পেলাম এটা ছয় মিনিট আগের একটা পোস্ট ছয় মিনিট আগের একটা পোস্ট পেলাম এখানে আমরা ঢুকে দেখব যে এখানে মার্কেট প্লেস আছে কি না দেখেন সিক্স মার্কেট প্লেস অবশ্যই আপনাদেরকে একটা ধারণা থাকতে হবে যে এখানে জিরো মার্কেট প্লেস যেটা আছে এটাতে আপনারা কাজ করলে আপনারা অধিকাংশ সময় রিপ্লে পেয়ে থাকবেন সমস্যা নাই এখন আমরা কি করব চলে যাব আমাদের আমরা আপনারা যদি গাড়ি পছন্দ করতে পারেন গাড়ি এখান থেকে গাড়ি নিলেন শর্ট করবেন আগের নিয়মে নিউ লিস্টিং ফার্স্ট এটা করে দেবেন তো দেখেন আমরা এই দুই মিনিট আগের পোস্ট পাইছি এখানে আবার কি চার মার্কেট প্লেস আপনারা একটু খুঁজবেন এটা খুঁজে খুঁজে নেবেন আপনারা হয়তো বাজারেন অনেকই অনেকেই কাজ করতেছে এখন আমরা যদি খুঁজি জিরো মার্কেট প্লেস আমরা কিন্তু একটু কষ্ট হবে কিন্তু আমরা যদি দশটা এস এম এস সেন্ড করতে পারি মানে কি আমাদের ফেসবুক আইডি টিকতেছে না তারা যারা টেকাইতে পারতেছেন না আপনারা দশটা এস এম এস সেন্ড করবেন ইনশাল্লাহ পাঁচটা জিবি হবে এখান থেকে তো আমাদের এই ছিল আজকের Robot S M Technical YouTube চ্যানেলের মূল বক্তব্য আপনাদেরকে আমি দেখাইলাম আপনারা কিভাবে একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং যেটার থেকে আনলিমিটেড গোল ভয়েস করতে পারবেন আর এটার আমি নেক্সট ভিডিওটি আমার চ্যানেলে অবশ্যই আপলোড করে দেব যে আমি ওই ফেসবুক অ্যাকাউন্ট থেকে কিভাবে আনলিমিটেড গুগল ভয়েস তৈরি করব আর আপনারা যারা আমার চ্যানেলের নতুন বা পুরাতন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলে ভিউ কম এখন আপনাদের কাছে একটা অনুরোধ রইল অবশ্যই আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে দেবেন এবং আমার সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন বুঝে শুনে সুন্দর মাথায় কমেন্ট করবেন আশা করি রিপ্লাই পাবেন আর পরবর্তী ভিডিও নিয়ে আমি যতক্ষণে না আসতেছি আপনারা ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ